হ্যালো আজকে আমরা এসেছি একটা লেকের ধারে চারিদিক গাছপালাগুলো সব সাদা হয়ে গেছে তার কারণ কিন্তু এরকম নয় যে কালকে খুব বরফ পড়েছে এটা এখন সকালবেলা সকাল নটা সোয়া নটা বাজে তো এরকম নয় যে রাত্রিবেলা বা ভোরের দিকে খুব বরফ পড়েছে সেই কারণে সবটা সাদা হয়ে গেছে আসলে মেনলি বরফ হয়তো সামান্য পড়তেও পারে জানি না তবে মেনলি যেটা হয়েছে কালকে রাত্রিবেলা আমি দেখেছিলাম ভীষণ কুয়াশা হয়েছিল ভীষণ কুয়াশা হয়েছিল আর তখন হয়তো টেম্পারেচার জিরো ডিগ্রি মতন ছিল তাই কুয়াশাগুলো হতে পেরেছিল আর ক্রমশ রাত এবং ভোরের দিকে টেম্পারেচার ফ্রিজিং হয়ে গেছে এখন টেম্পারেচার মাইনাস পাঁচ আর এই যে টেম্পারেচারটা ফ্রিজিং হয়ে গেছে মাইনাসে চলে গেছে যত কুয়াশা ছিল সব কুয়াশাগুলো সব মানে বরফ হয়ে মানে ফ্রিজ করে গেছে আর কি তাই জন্য যত কুয়াশা হয়েছিল সব গাছপালায় লেগেছিল সেই জলকণাগুলো সেগুলো সব বরফ হয়ে গিয়ে সব জায়গাটা সাদা করে দিয়েছে মানে বরফ পড়েও গাছপালা সাদা হয়ে যায় কিন্তু সেটা একটু অন্যরকম দেখতে হয় আমি আসলে অনেক দিন দেখে এগুলো অভ্যস্ত হয়ে গেছি যে কোনটা কীরকম দেখতে হয় এটা ঠিক বরফ পড়ে সাদা হওয়া টাইপ নয় এটা কুয়াশা থেকেই আসলে হয়েছে তো যাই হোক আর তার মধ্যে আবার এখন মাইনাস পাঁচ ডিগ্রি টেম্পারেচার আর বেশ সুন্দর রোদ উঠছে তো সেই কারণে <clears throat> দেখতেও খুব সুন্দর লাগছে চারিদিকটা রয়েছে লেক এটা একটা ছোট্ট লেক ওই পারে গাছগুলো পুরো সাদা হয়ে গেছে সকালের রোদ এসে পড়েছে সাদা গাছগুলোয় এখন লেকের জল বরফ হয়নি তাই হাঁসগুলো সর্বত্র ঘুরে বেড়াচ্ছে বরফ হয়ে যাওয়া শিশির ভরে গেছে পাতায় কাছ থেকে আরো ভালোভাবে বোঝা যাবে যা কুয়াশা শিশির তৈরি হয়েছিল গতকাল সবটা বরফ হয়ে গিয়ে এরকম সাদা পাতা তৈরি করে ফেলেছে ক্লোজলি একদম বোঝা যাচ্ছে যে এতটুকু বরফ পড়েনি পাতার উপরে বরং পাতাটা নিজেই বরফ হয়ে গেছে চারদিকে সব গাছপালারই এটাই অবস্থা আপনাদের মনে হতে পারে যে মাইনাস পাঁচ ডিগ্রি টেম্পারেচারেও লেকে এখনো এরকম জল আছে কেন লেকে জল বরফ হতে সময় লাগে এটা নভেম্বরের মাঝামাঝি সময় কোনো দিন হয়তো প্লাস টেম্পারেচার হচ্ছে কোনো দিন হয়তো মাইনাস টেম্পারেচার হচ্ছে তাই লেক এত তাড়াতাড়ি ফ্রোজেন কিন্তু হবে না কন্টিনিউয়াস মাইনাস টেম্পারেচার থাকতে থাকতে লেক ফ্রোজেন হতে থাকবে সেটা এ মাসের শেষেই হয়ে যেতে পারে বা ডিসেম্বরেও হতে পারে গাছপালার সাথে সাথে রাস্তাঘাটও সাদা হয়ে গেছে মানে মূলত শিশির কণা জমে গিয়ে সাদা বরফ হয়ে গেছে এবার এই লেকের চারধার দিয়ে হাঁটা যাক আর সাদা গাছের শোভা দেখা যাক গাছগুলো যেন সবুজও নয় আবার প্রচুর বরফ পড়ে পুরো সাদায় ভরাও নয় যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব বেঞ্চের কাঠটাও জমে গেছে আজকের এই মাইনাস পাঁচ ডিগ্রি টেম্পারেচারে দেখছি জলে পাতলা বরফের লেয়ার তৈরি হয়ে গেছে এখান থেকে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে যে জায়গাটা জল সেখানটা স্বচ্ছ আর যেখানে বরফের লেয়ার সেখানটা অস্বচ্ছ একদম ক্লিয়ারলি পার্থক্য করা যাচ্ছে এখান থেকে এরকমভাবেই লেয়ার তৈরি হতে হতে পুরো লেকটা পুরো লেকটাকে বরফ করে দেবে তবে এখনও সময় লাগবে কিন্তু দূরে বরফের লেয়ারে অনেকগুলো ফাঁক মানে মাঝখান দিয়ে জল চলে যাচ্ছে এরকম হলেও যত পাড়ের কাছাকাছি দেখছি দেখছি বরফের লেয়ারটা পুরো সুন্দরভাবে বিস্তৃত হয়ে রয়েছে মাঝখানে একটা কাঠের গুড়ি পর্যন্ত আটকে গেছে এখানটা একদম অস্বচ্ছ নিচটা যে স্বচ্ছ জল আর উপরে একটা অস্বচ্ছ লেয়ার সেটা কি সুন্দর ক্লিয়ারলি দেখা যাচ্ছে নিচ দিয়ে জলের যে রিপেল তৈরি হয়ে চলেছে সেই রিপেলটা আবার বোঝা যাচ্ছে মানে উপরে লেয়ারটা পাতলা বরফের লেয়ার আর নিচে জলের রিপেল আর দূরে সাদা গাছগুলো দাঁড়িয়ে আছে মাঝখান দিয়ে এই হাঁসগুলোও আবার চলছে হয়তো এই হাঁসগুলো বরফের লেয়ারটাকে কিছু কিছু জায়গায় কেটে কেটে এগিয়ে যাচ্ছে তাই জন্য লেয়ারগুলো হয়তো লেয়ারটা হয়তো কিছু কিছু জায়গায় আবার কেটে যাচ্ছে নতুন করে একদম জলের ধারে চলে এসেছি জলের উপরের পাতলা বরফের লেয়ারটা বোঝা যাচ্ছে এখান থেকে আর আমি যদি জলের পাশের এই মাটিতে একটু পা দিয়ে আঘাত করি তাহলে বরফের লেয়ারটা সরে সরে যাচ্ছে নিচের জলে রিপিলটা তৈরি হচ্ছে বরফের লেয়ারটা সরে যেতে যেতে সামনে স্বচ্ছ জল চলে আসছে এবার এই বরফগুলো ধরে দেখি হাতে বরফের ক্রিস্টাল উঠে আসছে কি সুন্দর বরফের ক্রিস্টাল উঠে এলো আরও যদি এদিকে চেষ্টা করি দেখা যাক আর লেয়ার উঠে আসছে বেশ মজার ব্যাপার হাঁটতে হাঁটতে লেকের অন্য ধারে চলে এলাম এখানে গাছগুলো ভারী সুন্দর দেখাচ্ছে সকালবেলা রোদ এসে পড়ছে গাছগুলোর উপর বাচ্চারা স্কুল থেকে বেরিয়েছে হয়তো প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাবে বলে এক দুজন টিচারের গাইডেন্সে সব বাচ্চাগুলো লাইন দিয়ে চলেছে কি সুন্দর আর এদিকে সাদা হয়ে যাওয়া গাছ আর সূর্যের আলো দুই মিলিয়ে খুব সুন্দর শোভা তৈরি করেছে লেকের এই পার্টটা আমার সবসময়ই খুব ভালো লাগে সামারেও অন্যরকম শোভা তৈরি হয় এই জায়গাটায় আরও এগোতে থাকি ক্রমশ এদেশে বরফ পড়া এত কমন একটা ফেনোমেনন যে এখানে বরফের ক্রিস্টাল শেপের নানা রকম ডেকোরেশন করা হয় চাবি রিং থেকে নানা ধরনের শোপিস সবই পাওয়া যায় আইস ক্রিস্টালের শেপে এমনকি ক্রিসমাসের টাইমে যে ধরনের ডেকোরেশন হয় চারিপাশে সেখানেও বরফের যে ক্রিস্টাল মানে আইস ক্রিস্টাল সেই শেপের ডেকোরেশন হয় এখানে একটা কথা বলে রাখি যে একটা আইস ক্রিস্টাল বা যেটাকে স্নোফ্লেকও বলা হয় সেটার শেপ কখনো অন্য একটা আইস ক্রিস্টাল বা স্নোফ্লেকের সাথে সম্পূর্ণ একরকম হয় না কিন্তু বা হয়তো হতে পারে কিন্তু সেই চান্সটা ভীষণ কম মানে এক্সট্রিমলি রেয়ার তাই বলা হয়ে থাকে no two snowflakes are alike যদিও আমি এখানে একদম এক্স্যাক্ট জিওমেট্রিক্যাল শেপের তুলনা করে বলছি এক্স্যাক্ট জিওমেট্রিক্যাল শেপ সেম হবার চান্স ভীষণ কম হলেও সিমিলার প্যাটার্ন হতে পারে প্যাটার্নের উপর ভিত্তি করে স্নোফ্লেক্সের অনেক ধরনের স্নোফ্লেক্স অনেক ধরনের হয় যেমন hexagonal diamond shape needle shape hexagonal plate shape dendritic shape ইত্যাদি বিভিন্ন হতে পারে টেম্পারেচার আর হিউমিডিটির তারতম্যের তারতম্যের উপর ভিত্তি করে বিভিন্ন প্যাটার্নের ক্রিস্টাল তৈরি হয় mid November It is such a time of the year when one day could be with drizzle, fog and darkness and the next day could be a sunny white one. In this video, I have captured such a mid-November day when the surroundings have become white without snowfall. Yesterday night was too foggy. At then the temperature was above freezing but during late night and dawn, the temperature dropped below 0 degrees Celsius. So, the stored fog and dew become frozen. And from the grass tips to long trees become frozen and white. Subsequently, a wonderful view is the reward. Now, the temperature is minus 5 degrees Celsius at 9 in the morning. It is sunny and white everywhere. There is no stacked snows on the leaves. Instead, the dew becomes frozen. So the leaves seem frozen. Apart from a thin icy layer, the lake is still watery. The thin icy layer on the lake is very fragile and the ice crystal can be taken out easily by hand. A single ice crystal or a snowflake never repeats its exact geometrical shape or it can repeat in an extremely rare case. But the pattern of the crystals can be similar. There could be several patterns like hexagonal, diamond, needle, hexagonal plate, etc. Different patterns can be formed depending on the temperature and humidity. Overall, getting such a nice view is not an everyday phenomenon but a very nice one indeed.